রেকর্ডিং শুরু করে দিলাম তাহলে আমাদের digital marketing paid base advance digital marketing course আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমাদের পেইড পেজের কোর্স মডিউলটা একটু আমরা দেখি সাধারণত অবশ্যই আপনার মাইক্রোফোনটা অফ করেন আপু আপনার মাইক্রোফোনটা অফ করেন আর সাধারণত আমরা ফ্রি বেচের যে ফে মডিউল আছে সেই মডিউল থেকে একটু ডিফারেন্ট থাকবে আমরা একটু গুগল ড্রাইভ ওপেন করি ড্রাইভ ওপেন করে আমরা সব কিছু দেখি আসলে আমরা কি কি শিখতে পারবো কতদিন সময় লাগবে আমাদের এই বিষয়গুলো এই জায়গা থেকে আমরা একটু বুঝতে পারবো সব প্রথম নম্বর কথা বলি যে ফ্রিল্যান্সিংটা আসলে তিন মাসে সবাই বলে তিন মাসে একটা কোর্স করানো হয় কিন্তু তিন মাসে শিখা শেষ হয় না ফ্রিল্যান্সিং একটা সেক্টর হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে শিখতে হয় প্রত্যেকটা মুহূর্তে শিখতে হয় প্রত্যেকটা দিন নতুন নতুনভাবে শিখতে হয় কারণ প্রত্যেকটা দিনে নতুন নতুন আপডেট আসে প্রত্যেকটা সময় নতুন নতুন আপডেট আসে নতুন নতুনভাবে সব কিছু নতুন করে সেট করে এই জন্য এগুলা নতুন নতুন করে তৈরি করতে হয় এই জন্য সবসময় এগুলো শিকার মধ্যেই থাকতে হয় এই শিকার মধ্যেই আমাদের কাজ আচ্ছা আমি নিউ ওপেন করি গুগল ডক্স ওপেন করলাম আচ্ছা advanced marketing course module advance digital marketing course module okay আমরা এটা এটা হাইলাইট দেই প্রথম নাম্বার হচ্ছে এটা হচ্ছে গুগল ড্রাইভ প্রত্যেক কম্পিউটারের মধ্যে আপনি এরকম একটা ক্রম ব্রাউজার ওপেন করার পরে এরকম ইউজার ইউজ করার পরে আপনি এই যে আপনার সামনে দেখেন এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ছয়টা ডট আছে এই যে দেখেন ছয়টা ডট আছে এই ছয়টা ডটের মধ্যে এখানে ক্লিক করলে একটা অপশন আসবে ড্রাইভ এই যে ড্রাইভ একটা অপশন আসছে ড্রাইভ ও আচ্ছা এটা এভাবে রাখা যায় না এই যে ড্রাইভ একটা অপশন আসছে এই ড্রাইভ অপশনে ক্লিক করার পরে তারপরে আসবে এরকম একটা অপশন আমি এটা দেখিয়ে দিই এরকম একটা অপশন আসবে এখানে নিউতে ক্লিক করলে আপনি যদি কোনো নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পরে সরি লোড হচ্ছে নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আপনার আপলোড ফাইল কোনো ফাইল যদি আপনি কম্পিউটার থেকে যদি আনতে হয় তাহলে আপলোড ফাইল দিবেন ফোল্ডার যদি আপনি নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হয় এগুলো আমরা সবসময় ধীরে ধীরে শিখব হ্যাঁ সবগুলো এখানে সবগুলো ইউজ শিখব তো আমাদের সাধারণত বেশিরভাগ নতুন কিছু লিখতে হলে আমরা গুগল ডক্সের মাধ্যমে লিখবো যেটা আমি লিখতেছি এই মুহূর্তে এখানে আবার সেভ দেওয়া লাগে না অটোমেটিকলি সেভ হয়ে যায় ঠিক আছে ওকে এখন আমরা advance digital marketing course module এটা আমরা দেখলাম এখন আমরা দেখব প্রথমে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখব প্রথমে S M M S M M এর মিনিং হচ্ছে সোশিয়াল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মিনিং হচ্ছে S M M S M M এর মিনিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কী কী শিখব ফেসবুক শিখব তারপরে ইনস্টাগ্রাম শিখব টুইটার শিখব লিঙ্কডিন শিখব ঠিক আছে তারপরে প্রিন্টার শিখব তবে প্রিন্টারেস্টটা একদম লাস্টে দেখবো আমরা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরে আসব আমরা সার্চ ইউটিউব তারপরে আমরা ইউটিউব শিখব তবে ইউটিউব মার্কেটিংয়ে আমরা কি কি শিখব ইউটিউব মার্কেটিং শিখবো ইউটিউব মার্কেটিংটা সাধারণত সোশ্যাল মিডিয়ার আওতার মতো পরেই যায় অনেক সময় হ্যাঁ ইউটিউব মার্কেটিং শিখবো আচ্ছা এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আমরা কি কি শিখবো ফেসবুক শিখবো এখন ফেসবুকে কি কি শিখবো ফেসবুকে শিখবো আমরা কী কী শিখবো ফেসবুকে শিখবো ফেসবুক পেজ ক্রিয়েট এটা প্রত্যেকটা অংশ কিন্তু এই যে ফেসবুক ক্রিয়েট একটা কি বলে একটা একটা ক্লাস ডাইরেক্ট তারপরে ফেস বুক পেজ প্রমোশন ঠিক আছে তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার তারপরে ফেসবুক অ্যাডস রান ঠিক আছে স্যার কারেন্ট চলে গেছিল মাত্র স্যার ক্যাম্পেইন ওকে আচ্ছা এখন তারপরে ফেসবুক পিক্সেল সেট ঠিক আছে তারপরে হচ্ছে Facebook free marketing Facebook free marketing এগুলা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্লাস ফেসবুকের উপরে ছয়টা ক্লাস নিব আরও ক্লাস বাড়তেও পারে কখনো কখনো আচ্ছা রাখবেন স্যার এই লেখাগুলি স্যার কাইন্ডলি সরি লেখাগুলো কি করব সেভ করে রাখেন স্যার হ্যাঁ অটো সেভ হচ্ছে কোনো সমস্যা নেই অটো সেভ হচ্ছে সে অটো সেভ হচ্ছে তারপরে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসবে কি Instagram account create and set up ঠিক আছে তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন ঠিক আছে তারপরে আসবে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন তারপরে আসবে ইনস্টাগ্রাম না এই পর্যন্তই শেষ ইনস্টাগ্রাম তাহলে ইনস্টাগ্রামে আসলো তিনটা ক্লাস চারটা ক্লাস একটা দুইটা তিনটে ক্লাস ইনস্টাগ্রামে তিনটে ক্লাস টুইটারে দুইটা class I double Twitter account creation and set up আর T W W Twitter marketing marketing and promotion okay শেষ টুইটার আসুন তারপরে কি আছে লিঙ্কডিন এই যে লিঙ্কডিন বেচারা এখানে কিন্তু আবার প্রচুর আছে LinkedIn account creation LinkedIn account creation LinkedIn profile setup LinkedIn marketing আপাতত লিঙ্কডিনের এই তিনটা ক্লাস রাখলাম পিন্টারেস্ট পিন্টারেস্ট স্যার আর পিন্টারেস্ট স্যার এই দুটো আসলে কি জন্য ইউজ করে স্যার আমি ভালো জানি না এগুলো আলাদা আছে এগুলো ক্লাস আলাদা creation and setup ওকে আসুন ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে আসার পরে আমরা ইউটিউব মার্কেটিংয়ে কী কী শিখব ইউটিউব মার্কেটিংয়ে আমরা অনেক কিছু শিখব এবং আমাদের প্রথম ইনকামের নিউজটা শুরু হবে ইউটিউব মার্কেটিং থেকে তাইলে YouTube channel create and optimize একটা YouTube video upload and upload and video SEO ঠিক আছে ইউটিউব প্রমোশন প্রমোশন এই পর্যন্তই এখন এখন দেখেন আমাদের এই পর্যন্ত ক্লাস কয়টা আমাদের এই পর্যন্ত ক্লাস কয়টা আমাদের এই পর্যন্ত ক্লাস হচ্ছে ছয়টা ফেসবুক তিনটা ইনস্টাগ্রাম ছয় তিন নয় আর টুইটারের একটা দুইটা তিনটা প্রিন্টারেস্ট এবং লিঙ্কডিন টুইটার এবং লিঙ্ক প্রিন্টারেস্ট এটা মধ্যখানে বাদ থাকবো আমরা শুধু এখন কাজকর্ম কি প্রথমে ফেসবুকের ফেসবুকেরও ক্লাস নিব আমি কয়টা প্রথমে দেখেন একটা তারপরে দুইটা ফেসবুকের এই দুইটা ক্লাস আচ্ছা আসেন ইনস্টাগ্রামের একটা আর দুইটা তাহলে ফেসবুকের দুইটা ইনস্টাগ্রামের দুইটা চারটা ক্লাস স্যার ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনটা কি স্যার এটা করা হ্যাঁ, এটা আলাদা ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে দেখবেন এটা তারপর হচ্ছে লিঙ্কডইনের তিনটা একটা দুইটা ছয়টা ছয়টা ক্লাস পরে এখন এই যে ইউটিউবের আছে তিনটা ক্লাস একটা দুই একটা দুইটা আর তিনটা ইউটিউবের তিনটা ক্লাস করার পরে অর্থাৎ ছয় তিন নয়টা ক্লাস করার পরে আমরা এখন থেকে নয়টা ক্লাস আজকের ক্লাস বাদে নয়টা ক্লাস করার পরে আমরা মার্কেট প্লেসে চলে যাই ঠিক আছে আমরা মার্কেট প্লেসে তিনটা ক্লাস করার পরে আমরা আমরা ইনকামে চলে যাব অর্থাৎ আমি বারো থেকে পনেরোটা মানে ইনকাম কিভাবে করতে হয় তা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিব তাহলে আসবো ফাইবার আমাদের মার্কেট প্লেস তখন হইল কি ফাইবার ঠিক আছে আপনাদের বারো নম্বর থেকে তেরো নম্বর ক্লাস পড়ে বারো থেকে পনেরোটা ক্লাস পড়ে আপনাদেরকে আমি ফাইবারে নিয়ে চলে যাব ওকে অর্থাৎ মার্কেট প্লেসে নিয়ে যাব মার্কেট প্লেসে মার্কেট প্লেস থেকে আমাদের মূলত মার্কেট প্লেস থেকে শুরু হয়ে যায় আমাদের ইনকামের কাজকম দেখানো ওকে অহন ফাইবার ফাইবারে কি কি ক্লাস হবে ফাইবারে অনেক class marketplace Fiverr marketplace Fiverr ফাইবারে অনেক কাজ ফাইবারে কাজের মধ্যে হচ্ছে প্রচুর কাজ আপনার এক নাম্বার হচ্ছে Fiverr account creation and setup দুই নাম্বার হচ্ছে Fiverr description description and and introduce introduce আচ্ছা, <clears throat> তারপর হচ্ছে ফাইবার গিগ রিসার্চ আর ES research Fiverr gig research তারপরে হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট সেল নম্বর হচ্ছে ফাইবার গিগস চেক সাত নম্বর হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং ঠিক আছে আট নম্বর হচ্ছে ফাইবার বায়ার রিকুয়েস্ট সেম নয় নম্বর হচ্ছে Fiverr order accept and delivery delivery oh, এগুলো সবগুলোই হচ্ছে ফাইবারের ক্লাস আরও এক দুইটা বাড়তে পারে তাহলে কয়টা ক্লাস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারোটা পর্যন্ত ক্লাস হয়ে যায় ফাইবারেরই হ্যাঁ দশটা ফাইবারের দশ এগারোটা বারোটা পর্যন্ত ফাইবারেরই ক্লাস হয়ে যায় আচ্ছা ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস মার্কেট প্লেস মানে কি যেখানে আমরা সাধারণত কাজ পাবো বা আমরা আমাদের যেভাবে আমাদের বাজার আছে বাজারে গিয়ে দোকান মানুষ দোকান ওপেন করে ওইভাবে মানুষ ইন্টারন্যাশনালভাবেও বাজার আছে আমি আপনাদের দেখাই একটা বিষয় এখানে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আমি একটু পরিচিতি করাই দেখেন আমি এখান থেকে ফাইবার ডট কম নামে আমরা সার্চ দিলাম হ্যাঁ দেখেন ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা সার্চ দিলাম প্রথমে এই যে দেখেন এটা হচ্ছে কি ফাইবার এটা হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেস মানে কি মার্কেট প্লেস মানে হচ্ছে বাজার ইন্টারন্যাশনাল বাজার এখানে এসে মানুষ এখানে বিভিন্ন সেলার যারা আছে অর্থাৎ আমরা যারা কাজ করি আমাদেরকে বলা হয় সেলার তো আমরা যারা কাজ করি আমরা এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের কাজের অফারের দোকান খুলে রাখি ঠিক আছে আমরা বিভিন্ন ধরনের কাজের অফারের দোকান খুলে রাখি এই দোকানে মানুষের যার দরকার আছে ওই ওখানে আসবো ওই বাজারে আসে আয়সা ওই দোকানগুলাতে মানুষ মানুষ একজন কর্মচারীকে হায়ার করে যেটাকে বলা হয় আমরা হচ্ছি আমাদেরকে ফাইবারের ভাষায় সেলার বলে আর ওদেরকে ফাইবারের ভাষায় বায়ার বলে তো ওরা বায়াররা আসে আয়সা সেলারকে হায়ার করে তো হায়ার মানে হচ্ছে ওরা আমাদেরকে আনক দিব আমাদের কাছে বলবো যে আমার এই কাজের দরকার আপনি যদি কাজটা করে দিতে পারেন তাহলে আমি আপনাকে এত টাকা দিই তা আপনি যদি আমি যদি কাজটা করে দিতে পারি তার সাথে আরও কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যদি দেখি আসলে আমি কাজটা করে দিতে পারবো তাহলে আমি তার সাথে বলবো হ্যাঁ আমি কাজটা করে দিতে পারবো তাইলে কাজটা করে দেওয়ার জন্য আমি তাকে বলবো কি তাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে কাজ করে দিব এতদিন সময় লাগবে এই এই জিনিস লাগবে আর আপনি আমাকে এত টাকা দিবেন হ্যাঁ তার সাথে আপনি কাজের মান অনুসারে সব কিছু বলবেন দেখেন এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছে এখান থেকে বাষট্টিটা কাজ করছে দেখেন তার বেসিক হচ্ছে চল্লিশ ডলার ঠিক আছে তাহলে এইভাবে এটা হচ্ছে ফাইবার এইভাবে আমরা কাজ করি তাকি ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস আমরা যে শুধু মার্কেট প্লেসে কাজ করবো এরকম কিছু না মার্কেট প্লেসে কাজ পাওয়া আসলে ট্রাফ ঠিক আছে এজন্য আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করবো তারপরে আসলে আমরা আট নম্বরে যদি আসি তাহলে আট নম্বরে আসার পরে আমরা দেখবেন কি করব আমরা এখানে মার্কেট প্লেসের বাইরে out of marketplace buyer finding out of marketplace buyer finding class out of মার্কেট প্লেসের বাইরে ক্লাস হবে প্রথম দিকে ক্লাস হবে আপনার পাঁচটা প্রথম দিকে ক্লাস হবে পাঁচটা পরে আরও আছে নয় নম্বর হবে আচ্ছা engine marketing search engine marketing search engine মার্কেটিংটা কি সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে এসিএম যাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আপনার গুগলের মার্কেটিং এটা স্যার সার্চ ইঞ্জিন মার্কেটিং আর গুগল মার্কেটিং একই জিনিস নাকি হ্যাঁ একই জিনিস একই জিনিস আমরা যে গুগলে যে মার্কেটিংটা করি সেই গুগলের মার্কেটিংটাই হচ্ছে search engine marketing search engine মার্কেটিংয়ে অনেক সেক্টর আছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আছে Google search engine marketing search engine মার্কেটিংয়ে আমরা কী কী শিখবো আমরা একটু এই জিনিসটা এখানে শেয়ার করি হ্যাঁ সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আমরা শিখতে পারি এক নম্বর হচ্ছে Google ads account create creation and payment method setup দুই নাম্বার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তিন নাম্বার হচ্ছে গুগল সার্চ এডস ক্যাম্পেইন হ্যাঁ।, হ্যাঁ তিন নম্বর হচ্ছে সার্চেস ক্যাম্পেইন চার নম্বর হচ্ছে ইউটিউবের ক্যাম্পেইন তারপরে হচ্ছে ইউটিউব ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন তারপরে শপিং এডস ক্যাম্পেইন ঠিক আছে তারপরে হচ্ছে বাম্পার অ্যাডস ক্যাম্পেইন তারপরে হচ্ছে হ্যাঁ YouTube ads campaign, YouTube display ads campaign, shopping ads campaign. bumper ads campaign তারপরে হচ্ছে banner ads campaign banner ads campaign being ads এখানে ক্লাস আর একটা দুইটা বাড়তে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হ্যাঁ আর একটা বা দুইটা ক্লাস বাড়তে পারে ঠিক আছে আর একটা বা দুইটা টপিক বাড়তে পারে দশ নম্বরে এসে শিখবো আমরা কি দশ নম্বরে আমরা শিখবো আরও কিছু মার্কেট প্লেস আপওয়ার্ক এগারো নম্বরে শিখব কেওয়ার্ক বারো নম্বরে শিখব পিপল পার আওয়ার ঠিক আছে তেরো নম্বরে শিখব ফাইভ স্কুইট চোদ্দ নম্বরে শিখবো আউট অফ না চোদ্দ নম্বর শিখব payment method payment methods payment methods create and use এটা হয়তো আরও আগেই শেখা হয়ে যেতে পারে আমি আনলাম একটু লাস্টে আর কিছু না কিন্তু এটা আরও আগে শেখা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন পনেরো নম্বরে আমরা শিখবো আবার out of market place buyer finding এখানে আরও ফার্স্টটা ক্লাস হইব ক্লাস ফার্স্টটা এই হচ্ছে আমাদের মোটামুটি ইন টোটাল এখানে একদিক সেদিক হইতে পারে একটা দুইটা ক্লাস এদিক সেদিক হইতে পারে এটা কোনো বিষয় না এই পর্যন্ত আমরা ইন টোটাল কোর্সের ক্লাস করতে এখানে ছয়টা ছয় তিন নয়টা নয় দশ এগারো এগারো আর তিন চোদ্দো পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো আর তিন একুশ না আঠারো আর আঠারো আঠারো আর এখানে হচ্ছে দশ আঠাইশ তারপরে এখানে হচ্ছে পাঁচ তেত্রিশ এখানে হচ্ছে আট তেত্রিশ আর আটে হচ্ছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ হাজার পাঁচশো মানে ওই টোটাল প্রায় পঞ্চাশটা ক্লাস এখন প্রশ্ন হচ্ছে আমি বললাম যে কোর্সটা তিন মাসে শেষ হয়ে যাব তাহলে আপনি দেখাচ্ছেন আমাকে পঞ্চাশটা ক্লাস হ্যাঁ, যদি আপনি সপ্তাহে তিনটাও ক্লাস করান তারপরে তো চার মাসের বেশি সময়ের প্রয়োজন ঠিক আছে এখন প্রশ্নটা হচ্ছে তিন মাস পর্যন্ত আমাদের মূল বেসিক এবং মোটামুটি অ্যাডভান্স লেভেলের ক্লাস তিন মাস পর থেকে আমরা যে ক্লাসগুলোতে থাকবো ওই ক্লাসগুলা আমরা ক্লাস এবং সাপোর্ট অর্থাৎ ক্লাসগুলো ঠিক আছে আমরা এক একদিন একটা অ্যাডভান্স লেভেলের এক একটা ক্লাস দেখব আর পরে তার সাথে আমরা অন্য কিছু করব এখন আমি যদি তিন মাস পরে ছাড়িয়ে দিই আপনাদেরকে যদি আমি বলি তিন মাসের তিন মাসে আপনি কাজ করার মতো বা আপনি বায়ারকে কাজ করে দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করে নেবেন এবং কাজ পাওয়ার মতো একটা ব্যবস্থাতে হয়ে যাব কিন্তু তিন মাস পরে আমাকে আরও এক থেকে দেড় মাস সময় দেওয়া লাগবো এই সময়টা হচ্ছে আপনাদের পিছনে আমার সময় কাটানো যাতে আপনারা সাকসেস হইতে পারেন ঠিক আছে তো টোটাল ইন টোটাল মনে করেন আপনারা আমাকে ছয় মাস সময় দেওয়া লাগবো ছয় মাস এই ছয় মাসটা হচ্ছে তিন মাস আপনাকে আমাকে আমাকে বাধ্যবাধকতার মধ্যে দেওয়া লাগবে এই তিন মাস হচ্ছে কোনো ছাড় নাই তিন মাস পরের এগুলা হচ্ছে আমি হঠাৎ ক্লাস নিলাম সপ্তাহে একটা বা দুইটা ক্লাস নিলাম আর আপনাদের সাথে কিছু আড্ডা দিলাম তার সাথে আপনাদের কাজ কিভাবে করতে হইব কিভাবে আপনারা সাকসেস হইতে পারবেন কিভাবে বায়ার পাইবেন কোথায় গেলে বায়ার পাবেন এগুলা তো কিছু আলোচনা করলাম এনে আরেকটা বিষয় মনে রাখবেন কাজের ক্ষেত্রে আপনাদের যত ধরনের সাপোর্টের প্রয়োজন যত ধরনের সাপোর্ট প্রয়োজন ইনশাল্লাহ আমি আপনাদের সব ধরনের সাপোর্ট করব কোনো মানে ছাড় নেই কোনো ছাড় দিব না এখানে এখানে আমার কি আছে স্যার হ্যাঁ। এই কি চলবে না হ্যাঁ। আমি আপনাকে বিশেষ করে আপনাদেরকে আমি সাকসেস হওয়ার জন্য যতটুকু করা লাগে আমি করব বা পরিশ্রম দিতেইব আপনারা কথা বুঝতে পারছেন পরিশ্রম দিতে হবে দিতে হইব আপনারা আপনারা পরিশ্রম দিবেন আমি আপনাদের সাকসেসের গ্যারান্টি নিব কিন্তু আপনারা পরিশ্রম করবেন না মার্কেটিং করবেন না আপনারা অ্যাক্টিভ থাকবেন না তাইলে সাকসেস কেমনি হইবেন সাকসেস হওয়ার জন্য আপনাকে কত ধরনের পরিশ্রম করতে হইব কত ধরনের মার্কেটিং করতে হইব এর কোনো হিসাব আছে কথা বুঝতে পারছেন আর বিশেষ করে সাবিহা আপু যেদিন বলবেন আজকে উনি ক্লাস করতে পারবেন না এদিন ক্লাস অফ রেখা দিন ঠিক আছে কোনো কারণে যদি বলেন উনি আমি ভাইয়া আজকে ক্লাস করতে পারবো না আমি ওনাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি উনি গত এক মাস থেকে আমার জন্য অপেক্ষা করতেছে ক্লাস করার জন্য তা আমি আর শিডিউল রেডি করতে পারতেছি না এই জন্য তাই ওনাকে একটু বেশি গুরুত্ব দিয়ে আমি বলতেছি যে উনি যেদিন বলবে যে আজকে ভাইয়া আমি ক্লাস করতে পারবো না আমি আজকে এই দিন ক্লাস অফ রাখবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল এবং আজকে আমাদের ক্লাস মডিউল দেখলাম আমরা এবং আমরা এটুকু বুঝলাম যে আমরা এতটুকু সময় আমাদের ব্যয় করতে হইব এবং এটুকু আমাদের শিখতে হইব এর বাইরে যদি আপনারা এ কাজ করতে হয় ভালোভাবে যদি প্রপারলি যদি কাজ করতে হয় যদি আপনারা সাকসেস হইতে হয় তাইলে এই কাজগুলো আপনাদের অন্ততপক্ষে জানা থাকতেই হবে যদি এগুলো আপনারা না জানেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না যেভাবেই হোক এই যে এখানে যা আছে এই যে এই জায়গার মধ্যে যা আছে সবগুলা যদি আপনি ভালো করে না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না এটা নিশ্চিত তাই কেন স্যার আমার একটা প্রস্তাব ছিল স্যার আপনি বলি অনুমতি দিলে হ্যাঁ করতে পারেন স্যার আমার প্রস্তাবটা হচ্ছে স্যার স্যার আমরা ক্লাস টাইমটা কমায় আনি স্যার আমরা অল্প অল্প করে শিখি স্যার এটা ভালো হবে প্রত্যেকটা টপিকে একটা করে ক্লাস তো জি স্যার আমরা ক্লাস দিন স্যার মানে সময়টা কমিয়ে আনি স্যার অনেক সময় স্যার আপনি অনেক ক্লাস নেন স্যার এখানে স্যার আপনি কিন্তু বিষয়টা হয়েছে কি জানেন যে টপিক সে ধর্ম ওই টপিকটা ওই দিন যদি শেষ না করি তাইলে আরেক দিন গিয়ে এই টপিকে অনেক সময় খেয়ে নেয় বুঝতে পারছেন তখন এমনিতেই দেখা যাচ্ছে ছয় মাসে শেষ হচ্ছে না ছয় মাস লাগিয়ে যাইতেছে আর যদি একটা টপিককে যদি আমরা দুই দিন সময় নেই তাইলে কতটুকু সময় লাগবে বুঝতে পারতেছেন তার মধ্যে তো বর্তমান বৈদ্যুতিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি হ্যান তেন ত্যান তো প্রবলেম থাকবেই তো স্যার এই জন্য স্যার বলছিলাম যে যদি স্যার এক ঘন্টার মধ্যে স্যার ক্লাস মানে আমরা নিয়ে নিতাম হয়ে যেত অনেক ভালো হতো স্যার এক ঘন্টার মধ্যে স্যার আমরা বুঝে দিতেন স্যার কারণ ক্লাসটা এখন স্যার ইলেকট্রিসিটির প্রবলেম তো স্যার এখন মনে হয় বেশি মানে হ্যাঁ, খুব বেশি খুব বেশি আমি খুবই প্রপার ওয়ে জায়গার মধ্যে থাকি যেখানে আমার বাসার পাশেই ডিআইজি সাহেবের বাসা কিন্তু তারপরেও বিদ্যুতের যে কানাকড়ি চলতেছে এটা মানে আনবিলিভেবল এখন স্যার আমি হয়তো স্যার দেখি আগামী বাসা স্যার